হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে চ্যাটিং মাধ্যমে unlimited Google voice account create করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনারা কখনোই আমার ভিডিওগুলো স্কিপ করে করে দেখবেন না আর স্কিপ করে করে যদি ভিডিও দেখেন তাহলে ভালো বেনিফিট পাবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা এখন পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আপনারা কিভাবে চ্যাট আইপির মাধ্যমে unlimited Google voice account create করতে পারবেন তো আমরা প্রথমে আমাদের ফোনের ভিপিএনে ভিপিএনে এই জায়গা থেকে আপনারা ইউএসএ সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এইখানে কানেক্ট দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে তো আমরা চলে যাই এখন এই জায়গায় এখানে গিয়ে আমরা সার্চ করব chat IB chat IB chat IB লিখে আপনারা সার্চ করবেন করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করাবে আপনারা সরাসরি এই চ্যাট আইবির উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা চ্যাট নামে ক্লিক করবেন তার আগে এই এই ইন্টারফেসগুলো ক্রিয়েট করে দেবেন তো আমি চ্যাট নামে ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা এখানে একটা ইউজার নেম সিলেক্ট করে দেবেন তারপর ফিমেল এখানে ফিমেল মেল অথবা ফিমেল আপনারা ফিমেল দিবেন এখান থেকে বয়সটা সিলেক্ট করে দেবেন আমি তেইশ ইয়ার দিলাম কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন কান্ট্রিটা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম তারপর আপনারা এখান থেকে সিডি একটা সিলেক্ট করে দেবেন তবে কী করবেন start set now এই জায়গায় আপনার রোবটটা সারাবেন ব্যাস দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরাসরি চলে আসছি এখন কথা হচ্ছে এই জায়গাতে আপনারা কিন্তু অনেক মানে অ্যাভেলেবেল ট্রাফিক পাবেন তার আগে আপনাকে কি কাজ করতে হবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আপনার ম্যান আইকন মানে online gender history search inbox friends তো আপনাদের কি করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনারা এখান থেকে তিনটা জিনিস পাবেন সেটা হচ্ছে একটা অল পাবেন মেল পাবেন ফিমেল পাবেন তো আমরা এখান থেকে কার সাথে আমরা দেখা করতে চাই কার সাথে সিলেক্ট করতে চাই তো আমরা মেল দিয়ে দিলাম এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন সার্চে এই সার্চে আসার পর এই জায়গায় সার্চ করবেন আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ইউনাইটেড স্টেটে আমাদের ফোন নাম্বার দরকার ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার ছাড়া আপনাদের গুগল ভয়েস ক্রিয়েট পসিবল না তো আপনারা কি করবেন সর্বপ্রথম ইউনাইটেড স্টেটটাই সার্চ দেবেন আর মানে এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবেন দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট তো আমরা এটা কি করবো ইউনাইটেড স্টেট দেবো তারপরে যদি আমরা সার্চ করি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ট্রাফিক ইউনাইটেড স্টেট দেখেন তো আমরা এখান থেকে জেন্ডার অনলাইন যদি বলি দেখেন ইউনাইটেড স্টেট তো আমরা এই যে এনাক পাইছি এনার সাথে আমরা কি করব এই জায়গা থেকে আপনাদেরকে একটা কি করতে হবে এস এম এস সেন্ড করতে হবে তো আমি লিখি হাই হাই হাই হাই লেখার পরে একটা এস এম এস সেন্ড করলাম তারপর আমি একবার ব্যাক দেবো তো আমার এখানে বলতেছে আপনি রেজিস্ট্রেশন করুন তো ইমেল অ্যাড্রেস সব কিছু আছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো আমরা এখানে একটা কি করব ইমেল অ্যাড্রেস দিয়ে দেব আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি at the rate gmail dot com আমি একটা পাসওয়ার্ড সেট করলাম তো আপনারা এই জায়গা যে আপনাদের অ্যাডা থাকবে আপনারা এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বাস তারপর আমরা রেজিস্ট্রেশন করে দিলাম এখানে I am not a bit robot দিয়ে দিলাম তো আমরা চলে গেলাম এই ধরনের ইন্টারফেস তো আমরা সরাসরি এখান থেকে চলে যাব থ্রি ডট অপশনে থ্রি ডট অপশনে যাওয়ার পর মানে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন থ্রি ডট অপশনে থ্রি ডট অপশনে আসলেন আসার পর চ্যাট দেখতে পাচ্ছেন কয়েক বেশ কয়েকটা ইন্টারফেস শো করেছে মাই প্রোফাইল লগ আউট আপনারা যদি ইচ্ছা করেন লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি এখান থেকে আমার মাই প্রোফাইলে এটা ক্লিক করে নিলাম তো আপনারা ইচ্ছে করলে এই জায়গাটা ছবি অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে নেব ঠিক আছে আমরা ছবিটা অ্যাড করতে পারতেছি না যাই হোক আবার আমরা এখান থেকে কি করবো থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে আসার পরে আমাদের চ্যাট রুমে চলে আসবো আমরা দেখতে পাচ্ছেন বেশ কিছু চ্যাট রুম কিন্তু এখানে আছে আপনারা চাইলে চ্যাট করতে পারেন চ্যাট রুমের মাধ্যমে চ্যাট করতে পারবেন এই সেটগুলো সেট রুমের মাধ্যমে আপনারা সেট করতে পারবেন তো সরাসরি আমরা ওয়ান অন ওয়ান সেটে চলে গেলাম যাওয়ার পরে আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেবো অবশ্যই আমাদেরকে এটা করতে হবে জেন্ডার এবং সার্চ তো আমরা জেন্ডারটা সিলেক্ট করে দিলাম এখান থেকে মেল করে দিলাম সার্চে চলে গেলাম সার্চ করার পর আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেব আপনাদের যে ইউনাইটেড স্টেট আছে এই স্টেটটা সিলেক্ট করে দিলাম তারপরে সার্চ দিলাম দেখেন এখানে কিন্তু আমার কাছে এই দেখেন এখন একটা এস এম এস আসছে আমি এস এম এসটা দেখি দেখতে পাচ্ছেন ওনারাই আমার হাই হ্যালো পাঠাচ্ছে আমি হ্যালো পাঠাইলাম না দেখা যাক তো আমি এখান থেকে এনার একটা এস এম এস পাঠাইতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লোকেই কিন্তু আপনাদের ইউএসের তিনশো পঁচিশ জন ফাউন্ড হয়েছে এখান থেকে আপনারা দেখেন তিনশো পঁচিশ জন আপনারা যদি তিনশো পঁচিশ জনের সাথে চ্যাট করেন আমি মনে করি যেহেতু আমি এটা নতুন একটা আপডেট দিলাম তাহলে আপনার তিনশো পঁচিশ জনের মধ্যে যদি আপনি পাঁচটা থেকে দশটা নাম্বারও পান তো ইনশাল্লাহ অনেক নাম্বার পাবেন আমি এখান থেকে দেন এখান থেকে ব্যাক দিতে হলে আপনারা কি করবেন এই যে সরাসরি ইউজার ইউজারে ক্লিক করবেন এই ইউজারে আমি ক্লিক করলাম করার পর আমি এই লোকে একটা এস পাঠাবো তো দেখতে পাচ্ছেন আমি এস এম এস সেন্ড করার পরে আমার ইনবক্সে কিন্তু দুইটা এস এম এস আসছে আপনারা এখানে কি করবেন দেখি আমি এই লোকের কাছ থেকে ফোন নাম্বার চাইছি ইয়েস বলছে দেখেন এই জায়গায় দেখেন আমি বলছি do you have phone number উনি বলছে ইয়েস তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় দেখেন ইয়েস বলছে উনি আমি বলছি do you have phone number উনি বলছেন ইয়েস তো আমি বলবো ক্যান ইউ সেন্ড মি ব্যাস আমি এতটুকুই কাজ করলাম এখান থেকে আমি ব্যাগ দিলাম আমার কাছে আরও একটা এস এম এস আছে আমি ওনাকে হাওয়ারি বললাম এসএমএস এর উপর আপনারা যদি সারাদিন কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা নাম ভালো একটা প্রফিট পাবেন আপনারা এখান থেকে তো মেইল বক্সে দেখি দেখেন এখানে আপনারা আসবেন এস এম এস এর উপর এস এম এস তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব ভিডিওটি অবশ্যই যদি আপনারা এই ধরনের নতুন নতুন সাইটগুলো পেতে চান তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা কে কয়টা এই সাইড থেকে কতটা জিবি বানাইলেন সব কিছু আমাকে জানিয়ে দেবেন তো আমি একটা গোপন ট্রিক্স আপনাদেরকে বলি আপনাদের কাছে যে টেক্স নাও আছে মনে করেন যে আমার কাছে একটা টেক্স নাও আছে আমি এই টেক্স নাও অ্যাকাউন্টের নাম্বারটা ওনাকে দিতে পারি অথবা আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউএসএর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওইটা দিতে পারেন তো আমরা এখন ওনাকে করব কি আমরা আমার যে ফোন নাম্বার বা টেক্সট নাম্বারটা আছে আমরা ওইটা সেন্ড করব উনি বলছে যে আপনার নাম কি তো আমি আমার নাম একটা ইউএসএ দিয়ে দিলাম নাম্বার প্লিজ এখানে আপনি যদি আপনার নাম্বারটা দেন যে text me my number please তো আপনি কি করবেন এস এম এসটা লিখবেন আপনি যদি নাম্বার দেন তাহলে ওনাদের কাছে বিশ্বাস্ত হবেন দুইশো ষোলো ফাইভ এইট ফোর দেখেন এই জায়গায় একটা দেখেন ওয়েট করেন আমি একটু পর দেখাচ্ছি five eight four five five three four তো আমি এখান থেকে এটা সেন্ড করে দিলাম দেওয়ার পর আমি এই জায়গাটা কপি করে নেব এখান থেকে যে কপি করে নিলাম এখানে দেখেন ওনাকে আমি বলছি আমার নাম্বারে টেক্সট করার জন্য উনি কি বলছে দেখেন এখানে text me my number please উনি বলছে send me send your number তো আপনারা কি করবেন ওনাকে আপনার নাম্বারটা সেন্ড করে দিলাম দেখেন আমার টেক্সট নাম্বারটা ওনাকে আমি সেন্ড করছি উনি আমাকে এখন আমার টেক্সট নেবে টেক্সট করবে তো আমি এটা যেহেতু কপি করছি এই জায়গায় যাই আমার কাছে দুইটা এস এম এস আছে জোহান ইনি বলতেছে আমি এখান থেকে আমার ওই যে যে এস এম এসটা আমি কপি করছি এইটা সেন্ড করে দিলাম আপনারা এইভাবে সবাইকে নাম্বারটা দিয়ে আসবেন ইনশাল্লাহ কষ্ট করলে কিস্টমে পার ডে ইনশাল্লাহ আপনারা দশ থেকে পনেরোটা গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাভেলেবেল নাম্বার নিতে পারবেন এবং খুব সহজেই অ্যাকাউন্ট ডিজেবল হবে না কোনো কিছু সম্ভাবনা থাকবে না আপনাদের ফেসবুকের মতো এই জায়গায় একটা পেইড নেই তো আমার কাছে আরেকটা এস এম এস আছে আমি এস এম এসটা সেন্ড করি তো আমি এই জায়গার থেকে দিয়ে দিলাম এইভাবে আপনারা আপনাদের টেক্সট নাম্বারটা দিয়ে দিবেন তাহলে ওনারা আপনার আপনাকে আপনার টেক্সট নাও এসে এস এম এস করবে আর এই জায়গায় অ্যাভেলেবেল ট্রাফিক পাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ যাতে করে আমি সুস্থ হয়ে উঠতে পারি এবং নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা যদি চ্যাট করতে থাকেন আমি মনে করি দশ থেকে বারো ঘন্টার মধ্যে আপনারা দশ থেকে পনেরোটা গুগল ভয়েস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কিভাবে আপনারা চ্যাট আইপির দ্বারা unlimited Google Voice account create করবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন